সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে খুব সহজে আপনারা পেওনার অ্যাকাউন্ট তৈরি করবেন কোনো প্রকার হ্যাসাল পোহাতে হবে না বা কোনো প্রকার প্রবলেম ছাড়াই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সেভাবে আপনি যদি অ্যাকাউন্ট করেন বা আমাদের নিয়মে যদি আপনি অ্যাকাউন্ট করেন আই হোপ যে আপনার অ্যাকাউন্ট কোনো সময় ব্লক হবে না কোনো প্রবলেম হবে না অনেকেই আছে যারা এখন নতুন অ্যাকাউন্ট করতে পারতেছে না অ্যাকাউন্ট করতে গেলেই দেখা যাচ্ছে যে তাদের প্রবলেম হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে সাথে সাথে এখানে আপনাকে অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু অ্যাকাউন্টগুলো তৈরি করতে হবে তো চলুন আমরা দেখি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় পিউনার লেখার পরে আমাদের এখানে অনেকগুলো সাইট আসবে ঠিক আছে পেওনারি অনেকগুলো সাইট আমরা যেটা করবো নিচের দিকে আসবে না একদম এখানে লেখা আছে পেওনার পেমেন্ট প্ল্যাটফর্ম ওকে আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে সুযোগ সুযোগের মহাবিশ্ব আপনার জন্য খোলা ওকে আমরা এখানে আসার পরে আমাদের ড্যাশবোর্ডটা এরকম দেখাবে আমরা যেহেতু অ্যাকাউন্ট করি নাই সেজন্য আমরা যেটা করবো এখান থেকে নিবন্ধনে ক্লিক করব। আগে যেভাবে আমরা অ্যাকাউন্ট করতাম সেভাবে অ্যাকাউন্ট আসলে হবে না বা এখন প্রবলেম করে অনেক তো আমরা যেটা করবো এখান থেকে নিবন্ধনে ক্লিক করব। জিমেলটা আপনি ইয়েতে দেন আমার জুমের চ্যাটবক্সে দেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু অ্যাকাউন্ট করতে পারি অ্যাফিলেট মার্কেটার্সের জন্য অন্যান্য ব্যবসা ই কমার্সের জন্য যেহেতু আমরা ফ্রিলান্সার অথবা অনলাইন পেশাজীবী যেহেতু আমরা একজন ফ্রিলান্সার তাহলে আমরা ফ্রিলান্সার অ্যাকাউন্ট তৈরি করব যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন হয় এখান থেকে সেটা আপনি বাছাই করে করতে পারবেন তো আমি এই ক্যাটাগরিটা বেছে নিতেছি ফ্রিলান্সার অথবা অনলাইন পেশাজীবী আমি এটা ক্লিক করলাম তো সব কিছু একই আসবে এখানে আমি চাইছি আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিলান্সিং মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করতে এটা হচ্ছে আমাদের সাথে যায় আর কি তো আমি এটাতে ক্লিক করব। এবার এখানে বলতেছে আসুন আপনার প্রয়োজনের জন্য ঠিক অ্যাকাউন্ট খুঁজুন অনুগ্রহ করে অপশনটি বেছে নিন যা কে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে আমি চাইছি যেখান থেকে মাসে ধরেন আমি পার মাসে প্রতি মাসে ধরেন এভারেজ এক থেকে চার হাজার ডলার এটা আমি সিলেক্ট করার পরে এখানে এই অপশনটা চলে আসবে এই অপশনটা আসার পরে আমরা যেটা করব এখান থেকে নিবন্ধনী ক্লিক করব কই আপনি ই দিছেন জিমেল দিছেন হ্যালো ওকে তার আপনি জিমেলটা দিতে থাকেন আর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা স্পেলিং বলেন এস সবগুলো কি বড় হাতের মানে ভোটার আইডি কার্ডে কিরকম আছে সবগুলো বড় হাতের না ছোট হাতের ওকে তাহলে ওইটাই দেওয়া লাগবে এখানে লিখবো সালমা সালমা ওকে দেখেন বান্না মনো ভুল হইলে বললেন সালমা আক্তার এটা কি এই আক্তার এইস হবে না ওকে আক্তার ইমেল অ্যাড্রেসটাও দেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আগের আছে ওগুলো আপাতত লাগবে না একটা ইমেল অ্যাকাউন্ট দেন আর এখানে দেখেন একটা অপশন আছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি অবশ্যই আমরা যদি কোম্পানি সিলেক্ট করা থাকে আমরা ইন্ডিভিজুয়াল করে নেব তো এটা করার পরে আপনি বাকিগুলো অপশন পূরণ করবেন আপনি কি জিমেল খুঁজে পাইতেছেন না ওকে ওকে আমি জিমেলটা কপি করে এখানে দিয়ে দিলাম সেম এখানেও আমি দিয়ে দিলাম দুইটা জায়গায় একই জিমেল দিয়ে দিলাম এবার বার্থডে কত আছে আপনার জন্ম তারিখ কত মানে হ্যাঁ উনিশশো কত উনিশশো নব্বই চোদ্দোই ফেব্রুয়ারি এপ্রিল এপ্রিল এপ্রিল এপ্রিল ওকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ওকে এখানে এখানে ইমেল অ্যাড্রেস ডট কমের পরে ভুল দেখাইতেছে হচ্ছে মোস্ট তারপরে সালমান এরকম হ্যাঁ দেখেন সবই আছে মিস্টার দাও আছে মিস্টার নাকি miss M O S T পুরাইটি কেটে কি দেওয়া আছে প্রথমে হ্যাঁ, M O S T M এটা দেওয়া আছে মোস্ট সালমা আক্তার এটাই মোস্টের পরে একটা হচ্ছে ডট দেয়া তারপরে সালমা মানে ডট তো হবে না ওকে ওরকম না একটা ও কুমা ফুল স্টপ এখানে মনে হয় এটা বসবে না ঠিক আছে তো আমরা আপাতত হ্যাঁ এটাই দিয়ে দিই মোস্ট এটাই থাক আপাতত এরকম নাম আমি আজ পর্যন্ত খুলি নাই ঠিক আছে তো আপাতত দিয়ে রাখলাম ওকে এখানে মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আমরা এখানে দুইটা নাম দেয় কখনো দেয় না এরকমভাবে ওকে যাই হোক আমরা এটা দিয়ে ইয়া কন্টিনিউ করি নেক্সট করব তো নেক্সট করার পরে আমরা এই অপশানে চলে আসবো অ্যাড্রেসটা আপনি লিখে দেন তো একটু আপনার অ্যাড্রেসটা পারমানেন্ট অ্যাড্রেস সিটি জুমের চ্যাট বক্সে একটু ফার্স্ট লেখেন আর ফোন নাম্বারটা বলেন আপাতত যেটাতে হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার যে নাম্বারে বিকাশ করা আছে হ্যাঁ না আপনার ভোটার আইডি কার্ডে মধ্যে নাম্বার ওইটা না আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারবেন আপনার পার্সোনালি যে নাম্বারগুলো আছে ওকে আচ্ছা। আগে আপনি ই দেন আমার ঠিকানাটা দেন অ্যাড্রেসটা দেন নাম দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল না থাকলে সমস্যা নাই হ্যাঁ ওকে আপনার ইংলিশটা আমি লিখতে পারবো না আপনাদের আচ্ছা, ওইগুলো ওকে এফ এ এল জি এ এস এ ফলগাছা হুম তারপর কমা ফলগাছা আবার আবার ফল গাছা মানে গ্রাম ফল গাছা হ্যাঁ তারপর হচ্ছে ডাকঘর ই হচ্ছে ডাকঘর ফল গাছা সুন্দরগঞ্জ টাউন কোথায় গাইবান্ধা ওকে সুন্দরবন এটা কি কম আছে Phalgachha Phalgachha Sundarban S O S O N G তারপর ও এন জি ডি ডিওআর ওকে তারপর জি ও এন জি গমস ওকে আর এটা G I G A I G A I B A N T H A Gaibandha okay postal code zip code উনিশশো ও আপনাদের জিপ কোড তো অন্যটা হবে জিপ কোডটা কি ভোটার আইডি কার্ডের লাস্টে দেখেন একটা কোড দেওয়া আছে মানে গ্রামের পরে একটা কোড দেওয়া আছে তিন সংখ্যার হয় চার সংখ্যার সাতান্ন ওকে সাতান্ন বিশ ফোন নাম্বারটা বলেন আবার জিরো ওয়ান জিরো নাইন তারপরে কি আছে নাম্বার আচ্ছা গ্রামীণ নাম্বার লিখুন 0174 0174 nine zero eight seven three nine five ঠিক আছে তাহলে এখন যে কোড যাবো এ নাম্বার আমি পাম কই আচ্ছা। <laughs> আপনার কাছে কোনো ফোন নাই ফোন আছে কিন্তু সমস্যা নাই বিকাশ না করা থাকলে সমস্যা নাই কিছু যায় আসে না আমি সে সিস্টেম বলতাছি সমস্যা নাই আপনি নাম্বার বলেন zero one three one nine eight তারপর zero two five two six two এত টু কেন ওকে এবার দেখেন একটা কোড গেছে এই নাম্বারে কোড পাইছেন একটু অপেক্ষা করি আমরা চলে আসবে পনেরো second okay five two one two eight nine okay আমরা এবার নেক্সট করব আমাদের দ্বিতীয় স্টেপও কমপ্লিট তৃতীয় স্টেপে চলে আসছি এবার এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে ঠিক আছে এই পাসওয়ার্ডটা অবশ্যই মানে মিশ্রিত পাসওয়ার্ড হতে হবে আমি আপনাকে জুমের চ্যাটবক্স একটা পাসওয়ার্ড লিখে দিতেছি এটাই আপনার পাসওয়ার্ড দিয়ে দিন হ্যাঁ আমি দেখাই আপনাকে এটা আমি দিয়ে দিলাম আপাতত হ্যাঁ আমি দেখেন আপনাকে সেন্ড করছি আমি এখানে পেস্ট করে দিলাম control B okay control B এবার সিকিউরিটি কোশ্চেনটা আমি কি দিব বলেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এই সিকিউরিটি কোশ্চেনটা লাগবে আর কি তো আমি আপাতত ধরেন ব্রন দিয়ে দিতে পারি এখানে কি নাম দেব বলেন আপনার লাস্ট নেম বার্থডে নেম দেখি কান্ট্রি নেম পিড name mother's name grandmother's okay আপাতত আমি ওকে একটা দিয়ে দেওয়া লাগতো টিচার নেম দিয়ে দেন ওকে আপনার নাম দিয়ে দিলাম সিকিউরিটি কোশ্চেন টিচারের নাম সালমা দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখেন ঠিক আছে কিনা সালমা আমার নাম ওকে এবার আপনার যে কোনো প্রশ্নের সিকিউরিটি কোশ্চেন থাক সবগুলোতে সালমা কোনো কথা নাই এবার বলেন আপনার ভোটার আইডি কার্ডের আইডি নম্বর বলেন আইডি নং eight six five six one zero one four three six ঠিক আছে ওকে নেক্সট করবো এবার ট্রাফিক দিতে বলতেছে ওকে ট্রাফিক লাইট আমি এখান থেকে দিয়ে দিই সেট করে আপাতত চারটা ওকে বুল বলতেছে এবার বলতেছে ওকে সিঁড়ি বলতেছে নেক্সট করব ওকে এটাও হয়ে গেছে এবার আমরা আসলাম চতুর্থ অপশনে এটা হচ্ছে লাস্ট স্টেপ এখানে আমাদের কিছু জিনিস দিতে বলে কারেন্সি পার্সোনাল অ্যাকাউন্ট এখানে বলতেছে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আপাতত আমরা একটা সিস্টেম করি দেখি এখানে বিকাশটা আছে কিনা দেখি বিকাশে কোনো কিছু আছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ ওকে এখন ওইটা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে সেজন্য আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা ব্যাঙ্ক এশিয়ার ডাচ বাংলা ব্যাংক দিয়ে তাড়াতাড়ি কাজ করা যায় ঠিক আছে সহজে তো আমরা আপাতত ডাচ বাংলা ব্যাংক দিয়ে আপাতত একটা ই করি অ্যাকাউন্ট করি Dutch Bangla mobile banking rocket account যেহেতু নাই আপনার পরবর্তীতে করে এখানে অ্যাড করে অ্যাড করতে পারবেন দেখি দেখি Dutch Bangla bank Dutch Bangla bank limited ঠিক আছে ব্রাঞ্চ নেম হচ্ছে ধরেন আপনার ওইটা হচ্ছে কোথায় জানো আপনার থানা কোথায় থানা কোথায় ফলগা নাকি থানা কি সুন্দর S O N D D O R G O N গঞ্জ ঠিক আছে সুন্দরগঞ্জ ওকে আপনার ফোন নাম্বার যেটা বলছিলেন ওইটাতেই মনে করেন অ্যাকাউন্ট আছে আপাতত দেন ওইটাই বলেন zero one three one eight zero two five two six two না eight two eight two okay দেখেন ঠিক আছে নাম্বার এবার এবার আমি এই অপশনটা বলি এটা হচ্ছে কি যেহেতু আপনার এখন অ্যাকাউন্ট নাই আমরা পরবর্তীতে করে নিব আপাতত এটা ওদেরকে বোঝা আমাদের এখানে সাবমিট করা দরকার জাস্ট সাবমিট করলাম ঠিক আছে জাস্ট এটা হতে রিকোয়ারমেন্ট আছে আমরা জাস্ট পূরণ করব তারপরে অ্যাকাউন্ট আছে কিনা না আছে এগুলো এখন চেক করতে যাবে না লাস্টে অনেকগুলো স্টেপ আছে ভেরিফিকেশন করার তো আমরা আপাতত অ্যাকাউন্টের ফার্স্ট স্টেপগুলো কমপ্লিট করি ঠিক আছে আমরা এটা করার পরে আমরা এখান থেকে টার্মস এগ্রি সবগুলো এগ্রিমেন্ট করে দিব মানে এগুলো সবগুলো এগ্রিমেন্ট করে দিবেন মানে এগ্রি দিয়ে দিবেন তারপরে আমরা এখান থেকে সাবমিট করব সব কিছু ঠিকঠাক থাকলে সাথে সাথে অ্যাকাউন্ট হয়ে যাবে ওকে এখানে বলতেছে রিভিউতে আছে এখনই হয়ে যাবে সমস্যা না দুই সেকেন্ড তিন সেকেন্ড লাগে না অ্যাকাউন্ট হইতে ওকে আপনার মেলে মেবি একটা নোটিফিকেশন চলে আসছে ই বলেন তো আপনার পাসওয়ার্ডটা লিখে দেন তো একটু আমাকে জিমেলে জিমেলের পাসওয়ার্ডটা দেন জুমের চ্যাটবক্সে লিখে দেন একটু ফার্স্ট আপাতত সাইন ইন করে ফেলি অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন এখানে বলতেছে পেমেন্ট অ্যাকাউন্ট কনফার্ম বেবি অ্যাকাউন্ট হয়ে গেছে এখন লগ করতে বলতেছে ওকে লগ করার জন্য তো আর পাসওয়ার্ড লাগতেছে না ওকে আমি সাইন ইনে ক্লিক করি ওকে পাসওয়ার্ড লাগবে না আমার কাছে যা যন্ত্রপাতি আছে এইগুলো দিয়ে দিই চেক করে দেখি ঠিক আছে তারপরে চিন্তা হচ্ছে অন্যটা ওকে এটা হচ্ছে ওই যে ইয়ের পাসওয়ার্ড হ্যাঁ পিওনারের পাসওয়ার্ড ওইটা হলো আলাদা তো আমি এবার লগ ইন করে ফেলি একটা নোটিফিকেশন চলে গেছে আপনার এই নাম্বারে ওকে টর্ন অন দিয়ে দিলাম ঠিক আছে সিকিউরিটি কোড দিয়ে দিলাম এটার ভিতরে যখন কেউ ঢুকতে যাবে তখন আপনার এই নাম্বার একটা নোটিফিকেশন চলে যাবে বা মেসেজের কোড যাবে কোডটা দিলে ঢুকতে পারবে বলেন কোডটা বলেন double seven six two three seven তো এবার আমি সেভেন ইয়া সাবমিট করে দিলাম ওকে ডান আর কোনো কাজ নাই আমাদের অ্যাকাউন্ট প্রপারলি হয়ে গেছে হ্যাঁ আমাদের আর জিমেলেরও পাসওয়ার্ড দরকার নেই আর এই যে এখানে যে আমি ইয়াগুলো দিলাম মেল যেটা আছে আপনার ওইটা এই পাসওয়ার্ডটা লিখে রাখবেন একটা গুগল ডক ফাইলে অথবা আপনি ইয়াতে নোটপ্যাডে লিখে রাখবেন এটা হচ্ছে এই পাসওয়ার্ডটা দিছি এবং এটা হচ্ছে পিওনারের পাসওয়ার্ড এগুলো লিখে রাখবেন ঠিক আছে নয় কিন্তু একটা সময় প্রবলেমে পড়বেন তো এই হচ্ছে কাহিনী তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখানে বলতেছে আপডেট সেটিংস ওকে এখান থেকে সেটিংটা আপডেট করতে বলতেছে তো এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন চাবে আবার ধরেন একটা নাম দিতেছি ধরেন একটা নিয়ে একটা নাম দিয়ে দিই আপাতত ওল্ড ওকে এটার নাম হচ্ছে সালমা ভিডিওটা থাকলে ভালো হইলো ঠিক আছে আপনার আর কোনো সমস্যা হবে না সালমা তারপরে এটা দিয়ে দিলাম ধরেন আপাতত এটার নামও সালমা সালমার এসটা কিন্তু বড় হাতের বুঝে নিয়েন ঠিক আছে ওকে এগুলো সিকিউরিটি কোড আমি দিয়ে দিলাম অ্যান্সার এটা এটাও আমি ধরেন সালমাই এখানে আর কোনো কিছু আমি জানি না সব সালমা ওকে চেঞ্জ তো এটা করার পরে আমার অ্যাকাউন্টটা মানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এবার আরেকটা কোড গেছে দেখেন কোড কি আসে নাই যাওয়ার কথা এতক্ষণে আগের মেসেজগুলো ডিলিট করে দেন আবার আমি ইয়া রিসেন্ড করি ওকে রিসেন্ড করছি দেখেন এসএমএস যায় নাই কল দেওয়ামো ওকে কল দেওয়াইতেছি কোড বলবে ওকে আগের মেসেজগুলো ডিলিট করে দেন আই হোপ এখন যাইবেও মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হ্যাঁ বলেন zero six nine okay zero six eight seven okay back এটা ভুল দেখাইতেছে আরেকটা কেসে দেখেন জিরো সিক্স হ্যাঁ হ্যাঁ six eight nine zero two eight okay account done let's go দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে টোটালি এখন জাস্ট ভেরিফিকেশনের অপশনগুলো আছে আমি আপনার আপনাকে একটু বলি জিনিসগুলো কোথা থেকে কি করতে হবে আমরা okay gateway bank account ac account active okay transaction এটা হচ্ছে ট্রানজ্যাকশন করার bank card add okay bank account withdraw এখানে আমরা ক্লিক করতে পারি অথবা ব্যাঙ্ক অ্যাড এখানে ক্লিক করতে হবে তার নিচেরটা এখানে দেখেন একটা অ্যাপ্রুভ করে ফেলছে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে আমরা যেটা ইয়া করছি ওইটা অ্যাপ্রুভ করছে আগে যেটা হইতো কি আমাদের এখানে ভোটার আইডি কার্ড সাবমিট করতে বলতো এখন সেটা কই এখন মনে হয় ইয়া ইয়া করতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা তোলার সময় ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে এখানে তো অপশনই দেখতেছি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এটা হলো টাকা তোলার অপশন এটা হচ্ছে পে বিল একটার থেকে আরেকটা পাঠানো পে ওনার টু পে ওনারে টাকা পাঠাইতে পারবেন হোম এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এখানে কত টাকা আপনি ইয়া করছেন সবগুলো দেখতে পারবেন bank network account activity okay monthly payment statement bank transaction okay এইটুকুই হলো চলবে আপাতত তো ভোটার আইডি কার্ড চাই না যখন চাইবো তখন দিতে হবে আর কি তো তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্ট হয়ে গেছে ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই না করলেও কিছু যায় আসে না এখন ঠিক আছে এখনই করতে হবে এরকম না আমরা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো না পেওনার টু পেওনারে অথবা আমরা ডাইরেক্ট বিকাশে অ্যাড করে নিয়েও টাকা তুলতে পারবো ওইটা ওইটা আমাদের অ্যাড না করলেও সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ তখন অন্য নাম্বার অ্যাড করবো সমস্যা নাই তো তখনকার সময় আমরা তখনকার দেখবো আপাতত আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট ঠিক আছে তো আপনি এগুলো অবশ্যই সেভ করে রাখবেন না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন তাহলে আমি এখান থেকে আমার ইনকাম হ্যাঁ পাসওয়ার্ডটা নিয়ে নাম হ্যাঁ মেলটা সিকিউরিটি কোডটা এগুলো সেভ করে রাখেন আর ভিডিওতে আছে ঠিক আছে তো আই হোপ যে আপনারা কোনো সমস্যা হবে না আর আর ঠিক আছে তাহলে আজকের মতো আমরা এখানে লিভ নেই